একটা দাম লইয়া উঠছে চামচ উঠছে একটা আরে এই কাকা পিছনে নেই Hey, â n phải dân cho ơi con lo cho ơi con cùng anh đó Hey, hey, hey. চামু ধরছে একটা আরে ورے Thank you. নাটক তো অনেক ইন্ডিয়ান ভরে শুভেচ্ছা স্বাগত শুভেচ্ছা স্বাগত পরিষ্কার খালগুলি পরিষ্কার করা খালগুলি তো অ্যাকচুয়ালি ড্রেন হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন যেগুলি আমাদের প্রকল্প অলরেডি জমা আছে খালগুলিকে উদ্ধার করার জন্য আমরা এই খালগুলিকে চাচ্ছি যে ওই পানির প্রবাহটা যেন একদম মাসব্যাপী আমরা একদম এখান থেকে সাগর দিই প্লাস হলে যে যে কটা খাল আমি কালকে ঘুরে দেখেছি আমরা চেষ্টা করব আমাদের সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য Thank you. Yes. I think she does it. Formula, auto